good uh, uh, morning uh, uh morning friends friends আমি সম্প্রতি কোভিডের কারণের জন্য এবং আমার বাবার অসুস্থতার জন্য কিছু ভিডিও এক মাস ডিলে হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আজকে একটা ভিডিও করার খুব ইচ্ছা আছে এখন এই মুহূর্তে তো ওই ভিডিওটাই করব তো এটাই বলছি বলতে চাইছি আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে আপনারা দেখছেন টেক সুদীপ্ত তো আমি এখন বাথরুমে আছি আর ওয়াশরুমে দাঁড়িয়েই এই ভিডিওটা করব আজকের যে ভিডিওটা এখন আমি করতে চলেছি তো ভিডিওটা করার জন্য আমি যেটা নেব সেটা হচ্ছে এইটা এটার নাম হচ্ছে গিয়ে oil clear face wash men oil clear face wash ঠিক আছে এটা ভেলোসিটির এটা হচ্ছে কি আমাদের স্কিনের যে এই তেলটা অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ এটা তেলটাকে মানে ক্লিয়ার করে এই অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা স্টার্ট করব তো দেখতে থাকুন তো ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই যেটা সেটা হচ্ছে এটা কিভাবে ইউজ করা যায় কিছুই নয় ইউজের জন্য আমি প্রথমে শুধু গরম গরম তো জলটা নিয়ে নিলাম এবার হচ্ছে গিয়ে এই এটা আমি মুখে মাখবো তো তার আগে একটু জল দিয়ে মুখটাকে ধুয়ে নিলাম ওকে তো এইবার আমি এটাকে মুখে মাখবো তো সবাই দেখুন এই পড়ছে ঠিক আছে অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ তো এইটুকুনি কোয়ান্টিটি নিতে হয় কোয়ান্টিটি নেওয়ার পর তো এটা আমি মুখে মাখছি এটা মাখবার পর অনেকটা ফ্রেশ লাগে মুখটা এটা কি করে সারাদিন ঘুরে আসবার পর মুখটা যখন অয়েলি হয়ে যায় মানে অয়েলি স্কিনের জন্য এটা বেসিক্যালি তো অয়েলি যখন হয়ে যায় স্কিনটা চকচক করে তখন আপনি এটাকে মাখতে পারবেন ঠিক আছে তো আমি এটা মেখে নিলাম এখন এবার আমি এটাকে ধোবো দেখুন কতটা ফ্রেশ লাগছে আমার এই মুখটা ঠিক আছে এটা ঈষদুষ্ণ গরম জলে ধুতে হয় ঈষদুষ্ণ গরম জল অথবা আপনি ঠান্ডা জলেতেও ধুতে পারেন ঠিক আছে ঠান্ডা জলের থেকে বেটার হবে ইস্যু দুষ্ণ গরম জল ধোয়া ঠিক আছে এটা অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ এটা হচ্ছে কি ভেলোসিটির অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ আর এইটা মধ্যে যে মানে removes excess oil sweat and pollution অর্থাৎ আমি বাইরে থেকে ঘুরে আসলাম ঘুরে আসবার পর এইটুকুনি মাখতে হবে জাস্ট অল্প একটুখানি ঠিক আছে তো ঘুরে আসবার পর তারপর আপনি এটা মুখেতে ভালো করে এইভাবে জাস্ট এইভাবে মানে clockwise and anti clockwise clockwise and anti clockwise clockwise and anti clockwise এইভাবে মাখতে হবে ঠিক আছে এইভাবে আপনি যদি এইভাবে এইভাবে মাখেন তাহলে কিন্তু এটা হবে না স্কিনের ওপর এটা প্রেশারাইজ হবে তো আপনাকে এইভাবে মাখতে হবে যেভাবে আমি ঠিক মাখছি clockwise anti clockwise clockwise anti wise okay এইভাবে মাখবার পর আপনি দেখবেন এটাতে বেশ ফ্রেশ লাগে আর সারাদিনের যে পলিউশনস আমাদের স্কিনেতে অ্যাবজর্ব করেছে বা আপনার ধরুন যে অয়েলি স্কিনটা হয়ে আছে সেই অয়েলি স্কিনটাকে অনেকটা রিমুভ করে দেবে তো আমি এবার ধুয়ে নিচ্ছি এই যে মুখটা বুঝতেই পারছেন বাইরে কোভিড চলছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোভিডের সংক্রমণ খুব বেশি তো ওই কারণে একটা ভিডিও দেওয়া হয়ে ওঠে না তো দেখুন আমি কি সুন্দর মুখটাকে পরিষ্কার করে ফেললাম এবার আমি আমার টাওয়াল দিয়ে মুখটাকে মুছবো দেখুন পুরোটা ফ্রেশ লাগছে আমি স্ক্রিনের সামনে নিজের মুখটাকে নিয়ে যাচ্ছি দেখুন কতটা ফ্রেশ লাগছে তো এটাই ছিল আজকের ভিডিও তো আর বেশি কথা না বাড়িয়ে একটা কথা বলতে চাই বন্ধুরা সেটা হচ্ছে যদি এখনও আমার ভিডিও এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই দেবেন কারণ ভিডিওটা কেমন লাগলো আগামী দিনে আপনি কি ধরনের ভিডিও পেতে চান আমার তরফ থেকে তার একটা বিবরণ আমি পেতে পারি এবং আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা দেবেন এবং কী ধরনের আর নেক্সট ভিডিও আমি প্ল্যান করছি অনেক ধরনের ভিডিও আমি প্ল্যান করছি এবার থেকে আমি ডেলি ভিডিও দিতে থাকবো তো এটার জন্য আমি এক মাস আগে মাস্কের ভিডিও দিয়েছিলাম নেক্সট এখন আমি একটা ভিডিও ছাড়লাম অয়েল ক্লিয়ার ফেস ওয়াশের এরপরেও আমি বিভিন্ন ধরনের ভিডিও ছাড়তে থাকবো মোদিকের ব্র্যান্ডসের ওপর তো বেশি কথা না বাড়িয়ে আজকে এখানে ভিডিও শেষ করব তার আগে ভিডিও শেষ করার আগে আমি আপনাকে বলে দিতে চাই আমার ডেসক্রিপশান বক্সে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার সমস্ত ধরনের ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কাইন্ডলি কেউ যদি অয়েল ক্লিয়ার ফেস ওয়াশের ওপর অর্ডার করতে চান বা অয়েল ক্লিয়ার ফেস ওয়াশের ভিডিও দেখাতে চান বিভিন্ন লোককে তাহলে অবশ্যই যোগাযোগও করতে পারেন প্লাস আমি ফ্রি ডেমো দিতে চাই বাড়িতে বাড়িতে গিয়ে তার জন্য আপনারা ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে যখন খুশি ওকে তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব নমস্কার জয়